আপনি কুমিল্লাতে যাবেন কিছু কিছু জায়গাতে ল্যাংটা পীর রাতে বের হয় আমি একবার আসছি একটা জায়গায় প্রোগ্রাম করে যেখানে আমাদের জাতীয় কবির বাসর হয়েছিল জায়গাটার নাম আপনাদের মনে আছে মুরাদনগরের একটা জায়গা নবীনগরের শেষ মুরাদনগরের শুরু দৌলতপুর কি নাম দৌলতপুর তিনি ওটা নিয়ে গানও রেখেছেন আজি মধুর বাঁশরি বাজে গোধুলি লগনে বুকের মাঝে মধুর বাঁশরি বাজে আজ মনে হয় সহসা কখন জলে ভরা দুটি ডাগর নয়ন খনিকের ভুলে সেই চাপা ফুলে এলে ছুটে যাওয়ালা যে মধুর বাসরি বাজে নিজের বিবিকে নিয়ে গান গাইতে পারেন কোনো সমস্যা নাই বিবি ও স্বামীকে নিয়ে গান গাইতে পারে কোনো সমস্যা মেয়ে বাপকে বিরহ নিয়ে গান গেতে পারে নজরুল নিজের বিবিকে নিয়ে লিখেছেন পাতারো কুটিরে আজ সে পথ ছাহে সাজে আজও মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর অন ক্ষণিকেরও ভুলে সেই চাপা ফুলে এরপরে লিখেছেন আজও মাঝে মাঝে আসা জাগে কেন আমি ভুলি আছি ভুলিনি সে যেন গোমতিরও তীরে পাতারও কুটিরে আজও সে পত চাহে সাজে আমাদের জাতীয় কবি জাতীয় কবি ওনার পেলালাল কোনো কবি পৃথিবীতে নাই এত শক্তি আল্লাহ তাকে দান করেছেন আলহামদুলিল্লাহ কষ্ট বেশি যেখানে শক্তি বেশি সেখানে দুকুমিয়া হয়ে জন্ম নিয়েছেন দুকুমিয়া জন্মের পর থেকে হোটেলের মেসিয়ারি করেছেন আট নয় বছর বয়স আর ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট ছড়া লিখতেন যাত্রা প্যান্ডেলে চলে যেতেন যাত্রার লোকদের সাথে ইসলামের যে সুন্দর লেখা তিনি লিখেছেন পাকিস্তান আরবিতে ছিলেন আল্লাহ ইকবালের কবিতা হাফিজ রুমির কবিতা সব মুখস্থ করেছেন তিনি ইতিহাস মুখাস্ত করে লিখেছেন আল্লাহ তাকে মাফ করে দিন আরো জোরে বলি আমিন এই দৌলতপুর পার হচ্ছি দেখি যে অনেকগুলো মানুষ রাত গভীর রাত একজন লোক তার দাঁড়ি এই পর্যন্ত মাথার চুল শুরুর দিকে নাই চুল আর দাঁড়ি এই পর্যন্ত নিচে কোনো কাপড় নাই আমি বললাম উনি কে উনি হচ্ছেন আমাদের ল্যাংটা বাবা আরে তোর বাবা ল্যাংটা হলো তোর মা কোথায় নিজের বাপ ছাড়া কাউকে যে বাপ ডাকে সে জাহান নামি রাসুসাল্লাম বলেছেন অবশ্যই সে জাহান নামি হবে যে আপন বাপ ছেড়ে অন্য কাউকে বাপ বানালো সে জাহান্নাম ছাড়া কোনো জায়গায় যাবে না খবরদার নিজের বাপ ছাড়া কাউকে বাপ ডাকবেন না এটা আসছে খ্রিস্টানদের থেকে হিন্দু ভাইদের থেকে ঠাকুর বাপ ঠাকুর মা আমাদের ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক রাসুলাম আমাদেরকে ভাই বলেছেন একদিন বিশ্বনবী সাল্লাম বললেন আমার ভাইদের জন্য আমার আফসোস সাহাবে কেরাম বললেন ইয়া আল্লাহ আমরা তো আপনার ভাই রাসুল সাল্লাম বললেন তোমরা আমার ভাই না তোমরা আমার সাহাবি তোমরা আমার কি যারা তোমাদের পরে আমার দূরত পড়বে আমাকে নেতা মানবে আমার আদর্শ মানবে তারাই হলো আমার ভাই আল্লাহ আমাদেরকে রাসুলের ভাই হওয়ার তৌফিক দান করেন আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি মোমেনদের সাথে ব্যবসা করব আপনার মোমেন হইতে রাজি আছেন তো মানবেন কাকে আল্লাহকে আল্লাহ he bought minal mu'minina from the believers their life and their wealth কিসের বিনিময়ে বিক্রি করলেন জান্নাতের বিনিময়ে সোহান জান্নাতের বিনিময়ে আপনার জান এবং মাল আল্লাহ কিনে নিচ্ছেন দিতে রাজি আছেন তো কথা কোন না কেন দেখি কারা কারা দিতে রাজি নাই সবাই রাজি আছেন মনোযোগ আছে সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন আমি কিনে নেব তবে দুটি কাজ কয়টি জান দিবে এবং নিবে জান দিবে এবং নিবে এটা শুধু এই কোরআনের নির্দেশ নয় আগের যতগুলো কিতাব ছিল তাওরা তিনজিলের একই হুকুম ছিল অন্য কোনো হুকুম ছিল না আল্লাহ আল্লাহর রাস্তায় যান দিতে হবে কার রাস্তায় আল্লাহর রাস্তায় তার মানে আপনি মনে করলেন যে এই লোকটা খারাপ আপনি তাকে মেরে ফেলবেন এটা আল্লাহর রাস্তায় হতে পারে না আল্লাহর রাস্তায় হলো এক গ্রুপ আলেন ঠিক করবেন যে এটাই হলো আল্লাহর কাজ যেমন রাসুল সাল্লাম যতদিন মক্কায় ছিলেন কাউকে একটা ফুলের চিমড়ো দেন নাই নিজে মায়ের খেয়েছেন কারো থেকে প্রতিশোধ নেন নাই ঠিক কিনা কথা বলেন না কেন নিজের চোখের সামনে সাহাবাই কেরামকে মেরে ফেলা হয়েছে সুমাইয়া রাজি আল্লাহকে ধরে নিয়ে আসা হলো রাসুল শুনেছেন আবু জাহেল ধরে নিয়ে আসলো এনে হালকা পাহাড়ের চূড়াতে সুমাইয়ার হাত বাঁধলো পা বাঁধলো আর সুমাইয়া রাদিয়াল্লাহকে বলছে এখনো তুই মোহাম্মদকে ভুলে যা তা না হলে তোর জীবন শেষ করে দেব সুমাইয়া রাদিয়াল্লাহ বলছে তোর মতো বেয়াদবের মুখে আমার নবীর নাম আমি শুনতে চাই না দুনিয়া ছাড়তে পারবো কিন্তু আমার নবীকে আমি কোনোদিন ছাড়তে পারবো হাতে পেরাগ মারা হলো পায়ে পেরাগ মারা হলো তখনও সুমাইয়া কিভাবে পড়ছে লা যখন সুমাইয়ার মুখের কাছে এসে ওই আবু জাহের ভেঞ্চি মেরে বলল তোর মোহাম্মদকে ভুলে যা তিনার হাত পা সব বাধা মুখে যত থুতু ছিল সব তার মুখে মেরে দিল যখনই মুখে মারলো এই পাপিষ্ট জাহান নামি হাতের বল্লম দিয়ে সুমাইয়ার লজ্জা স্থানে আঘাত করলো সুমাইয়া আকাশের দিকে আঙ্গুলি সারা করে বলল ফুস্তু রাব্বিল কাবা কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি দুনিয়া থেকে চলে গেলেন রাসুলাম শুনে কাঁদলেন কিন্তু কোনো প্রতিশোধ গ্রহণ করতে পারেন নাই কারণ আল্লাহ নিষেধ করেছেন নিষেধ করেছেন কে এখনো সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে প্রতিশোধ নেয়ার আমাদের কোনো জায়গা জায়গা দুই পয়সার মায়ানমারের লোকেরা আমার মুসলমান শিশুদেরকে কচু কাটা করেছে ঠিক কিনা এগারো লক্ষ রোহিঙ্গা মুসলিমকে আমরা বুকে ধারণ করেছি দুনিয়ার সাতচল্লিশটা মুসলিম দেশের কেউ আমাদের পাশে আগিয়ে আসে নাই কিন্তু তারপরেও মুসলমান বাংলাদেশের মুসলমানের বুক অনেক প্রশস্ত ঠিক না ঠিক ধন্যবাদ দেই বর্তমান সরকারকে তারা এই কাজটা করেছেন আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক যে যেটা করে তাকে সেটা স্বীকৃতি দেয়া লাগে ঠিক কিনা কথা বলেন না কেন রোহিঙ্গা যারা এসছে চট্টগ্রামে আপনারা দেখবেন পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর করেছে এখানেই তারা শান্তিতে থাকে এখানেই তারা আরামে আছে অথচ আরাকান রাজ্য ছিল বাংলাদেশের নয় সারা ভারতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবসা কেন্দ্র এই আরাকানি মুসলমানরা যুগ যুগ ধরে অনেক বড় ব্যবসায়ী অনেক বড় দিনের মার্কাত ছিল এই জায়গাটি সমস্ত ইসলাম বিরোধীরা একসাথ হয়ে এদেরকে উৎখাত করেছে ঠিক না ব্যাঠিক আমরা শুধু ধৈর্যই ধরছি কিন্তু একটা সময় আমাদের হাতে শক্তি দিবেন কে কে দিবেন জমিনে যার রক্ত পড়ে জমিন তার হয়ে যায় যাদের রক্তই জমিনে পড়বে জমিন তার হয়ে যাবে এখনকার পৃথিবীতে মুসলমানদের রক্ত পড়ছে আগামী দিনের পৃথিবী মুসলমানদের পৃথিবী শৃঙ্খলিত সবচেয়ে ভদ্র আমরা আরেকবার প্রমাণ করেছি এটা যেমন নিউজিল্যান্ডে জুমার নামাজে আমাদের মুসলমানদেরকে শহীদ করা হলো আমরা কোনো প্রতিশোধ নেইনি ঠিক কিনা এখন টুইন টাওয়ারের ঘটনার পরে পৃথিবীর যে সিনারিও হয়েছিল মিথ্যা গুজব রটানো হয়েছে মুসলমানরা টুইন টাওয়ার ভেঙেছে আসলে টুইন টাওয়ারের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই এটা প্রমাণিত হয়েছে ওই টুইন্টার পরে যখন নিউজিল্যান্ডের ঘটনা ঘটলো ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া কেনাডার খ্রিস্টানরা মুসলমানদেরকে দাওয়াত করে খাওয়ানো শুরু করলো আর কোরআন পড়া শুরু করলো কোন কিতাব তাদেরকে এত ধৈর্যশীল বানালো কোন কিতাব তাদেরকে এত ভদ্র বানালো তাদের আবাদত খানায় ঢুকে গুলি করার পরেও তারা কোনো প্রতিশোধ নেয় নাই সেই প্রমাণ আমরা দিয়েছি আমার আল্লাহ এই জন্য বলেছেন তোমরা যদি বিজন ধৈর্যশীল হও ধৈর্যশীল যদি হও বিজন দুইশো কাফের উপর বিজয় দান করে দিবেন কে সে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিন আল্লাহ মোমিনদের থেকে কিনে নিয়েছেন আপনি নামাজই পড়েন না আপনার থেকে কিনবে কি আপনি মানুষকে ঠকান আপনার থেকে কিনবে কি আপনি চিটা আপনি বোর মোহরা নামে রেখান এরকম আছে না নাই আপনি মেয়েদেরকে গালি গালাজ করেন তুচ্ছ ভাবে কথা বলেন মেয়েদের অধিকার নিয়ে ছিনামিনি করেন আপনি ওজনে কম দেন আপনি মোমেন হবেন না আপনি যত বড় যুগবেই পড়েন আপনি যদি চরিত্র ভালো না হয় আপনি মোমেন হতে পারবেন মোমেন হওয়ার জন্য কাকে চাইতে হবে আল্লাহ বলছেন যে আখেরা চায় আখেরাতের জন্য কাজ করে আল্লাহ তাকে মমিন হিসাবে কবুল করে নেয় মসজিদে যারা নামাজ পড়ে দেখবেন অধিকাংশ ভাইয়ারা ভাই আপনি কেন নামাজ পড়েন হুজুর নামাজ পড়ি যদি নামাজ না পড়ি এলাকার মানুষ কি বলবে আমারে জুমার দিন শুধু আসেন অন্যদিন আসেন না কেন আমি এত বড় নেতা জুমার দিন না আসলে মানুষ আমাদেরকে আমাদের পিছনে হাঁটবে না আমি এরকম নেতা কেউ চিনি জুমান নামাজে খাড়াইছে অজু নাই তো পাশের একজনে ক নেতাজি আপনি তো অজু করলেন না ক মনে করবো অজু করছি আল্লাহ আকবর গাধা কেউ না দেখলেও দেখেন কে আমরা কত সুন্দর করে অজু করি ঠিক কিনা অজুর সময় পাটা খোলায় পাটা আঙ্গুলের ভিতরে রগড়ায় কেন রগড়ায় যাতে কোনো জায়গা শুকনা না থাকে কে দেখছেন আল্লাহ দেখছেন এত সূক্ষ্মভাবে তিনি দেখেন রমজানে রোজা রেখেছি গড়গড়া করি না যদি গলার ভিতরে পানি চলে যায় কারণ গলার ভিতরেও যিনি দেখেন তিনার নাম কি সে আল্লাহ জাল্লা শাহানো বলছেন আমি মোমেন দেখ থেকে ক্রয় করব। মোমেন কারা মোমেন ছিলেন বদরের তিনশো তেরো জন সাহাবি ছিলেন মোমেন আল্লাহ আকবর ওহুদের এক হাজার ছিলেন মৌমেন তাবুকের তিন হাজার ছিলেন মৌমেন ফতে মক্কার দশ হাজার ছিলেন মৌমেন যাদের ভার পৃথিবী কখনো নিতে পারবে কি ইমান কি ইমানের পরিচয় তারা দিয়েছেন হিজরত করে মক্কা থেকে যত মানুষ গেলেন যত সাহবাহিকের আমরা দিয়ে গেলেন নিজেদের যাদের দুইটা বউ ছিল দুই বউ এনে সাহাবের সামনে দাঁড় করিয়েছে আমার এই দুই বউয়ের মধ্যে যাকে তোমার পছন্দ হয় তুমি পছন্দ করো আমি তাকে তালাক দিয়ে তোমার জন্য ছেড়ে দেব কি চরিত্র দুই রুমের বাসা এক রুম আরেক ভাইকে দিয়ে দিয়েছে আল্লাহ ব্যবসা বাণিজ্য সব আলাদা করে নিয়েছে এজন্যই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আল্লাহ হাবিব রাসুল সাথে যারা ছিল তারাও সর্বশ্রেষ্ঠ খৈরুল করুনে কারণে সুম্মাল্লাদিন ইয়ালুনাহুম সুম্মাল্লাদিন ইয়ালুনাহুম সর্বশ্রেষ্ঠ যুগ আমার নবীর যুগ আল্লাহু আকবার আমি এই হাদিসটি যখন বললাম এটা সহি হাদিস সবগুলি মোসাফে এসেছে প্রায় আমাকে ইংল্যান্ডের লোকেরা বললো how could you claim that was the best century of the world At that time, they didn't have any car, any vehicle, any flight, any rocket. How could you say that? আমাকে তারা বললো আপনি কিভাবে বলেন ওই যুগটা সর্বশ্রেষ্ঠ যুগ ছিল আলো yes indeed it was best century এটা ছিল সর্বশ্রেষ্ঠ তো আমি বললাম তোমরা এখন রকেটের বড়াই করো রকেট মিনিটে কতটুকু যায় রকেট মিনিটে যায় চারশো মাইল আর রাসুলের বোরা মিনিটে গিয়েছে চার কোটি মাইল কিসের সাথে মিল দাও আল্লাহ রাসুল যে বাহন ব্যবহার করেছে এই বাহনে দুনিয়ার কারো চলার ক্ষমতা যত উপরে তিনি গিয়েছেন আর কারো এত উপরে যাওয়ার ক্ষমতা নাই তাহলে কিভাবে দাবি করো এখন বলছো হুজুর তখন তো টিভি ছিল না এখন তো টিভি আছে আমি বললাম রাসুল সাল্লাম যদি টিভির কথা না বলতেন টিভি এখন তোমরা চোখেও পেতা না মেয়েরাজ থেকে আসলেন কাফেররা বলা শুরু করলো এতদিন পাগল ছিল আমাদের কাছে কোনো এভিডেন্স ছিল না আবু বকর দিলানোকে গিয়ে বলছো আবু বকর আবু জেহেল গেল প্রথম তুমি তো বলো তোমার নবী হক নবী গত রাতে কোথায় ছিল কয় কেন বাসায় ছিল কয় আসলে কি বাসায় ছিল কহা হ্যাঁ। কয় ব্যাপারটা কি আগে সেটা বল আবু জেহেল বলছে গতকাল বাসায় ছিল আর সকালে এসে বলে তিনি বাইতুল মোকাদ্দাস গিয়েছেন সব নবীদের সাথে নামাজ পড়েছেন সাত আকাশে গিয়েছেন জান্নাত দেখেছেন জাহান নামে দেখেছেন এখন আবু বকর বলছেন তুমি বিশ্ব নবী ইসলামের মুখে শুনেছ নাকি রাসুলসাল্লামের মুখে শুনেছ নাকি কয় হ্যাঁ ওই যে তুমিও গিয়ে দেখো তিনি বলছেন এবার আবু বকর রাজিয়াল বললেন যদি আল্লাহর হাবিব বলে একশো পার্সেন্ট সত্য আল্লাহ আকবর এমনি সিদ্দিক আকবর উপাধি পাননি একশো পার্সেন্ট সত্য এবার আর আটকাতে পারলো না রাসুলসাল্লামকে এসে বলছেন আচ্ছা বলেন তো আপনি তো বাইতুল মকাদ্দাস গিয়েছেন কয়টা দরজা আর কয়টা জানালা আচ্ছা আপনারা বলেন তো আমি তো আপনাদের এখানে বেড়াতে এসেছি কেউ বাড়াতে এসে যদি দরজা জানালা গনে আপনারা এটা কি বলবেন কি বলবেন পাগল ওরা নিজেরাও জানালা কয়টা দরজা কয়টা জানালা রাসুলাম বলছেন আমি একটু সমস্যা মনে করলাম আমি একটু চিন্তায় পড়ে গেলাম কিভাবে জবাব দেব চক্ষুটা বন্ধ করে যখন খুললাম গত রাতে আমি বৈতল মোকাদ্দাস গিয়েছি আর চোখ খুলে দেখি গোটা বৈতল মোকাদ্দাস আমার চোখের সামনে হাজির ঘুরছে আর আমি বলছি ডান দিকে এতগুলো বাম দিকে এতগুলো পূর্বে এতগুলো পশ্চিমে এতগুলো আল্লাহ এই হাদিস থেকে আজকের টেলিভিশনের জন্ম মেয়েরাজ না হলে বিজ্ঞানের কোন সৃষ্টি আমরা পেতাম না মেয়েরাজ না হলে যত কিছু আমরা দেখছি সব বেহুদা হয়ে যেত সকল বিজ্ঞান এসেছে আমার কোরআন থেকে কার কথা পড়েন ইয়াসিন অল আল্লাহ কোরআনের কসম আপনি প্রেরিত রাসুল আর আপনার নামই হলো সেরাতাল মুস্তাকিম প্রতিদিন দোয়া করি ইহিদিনা সেরাতাল মুস্তাকিম সেই দোয়া আমরা করি আল্লাহ জাল্লা শাহানো বলছেন রাসুলের নামই সেরাতুল মুস্তাকিম যে রাস্তায় আল্লাহর হাবিব হেঁটেছেন সেরার নামই হলো সেরাতল মুস্তাকিম এই সিরাতুল মুস্তাকিমে যারা চলতে চায় তারাই মোমেন তারা কি মোমেন আল্লাহ ব্যবসা করতে চায় মোমেনদের সাথে মোমেনদের কাজের কথা আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া তাদের কলিজা কাঁপবে কি কাঁপবে অজেরাত কুলুবহুম শরীর কাঁপবে না কি কাঁপবে কি কাঁপবে কুলুবহুম অন্তর ভিতরে না বাহিরে কথা বলেন অন্তর থাকে কোথায় কোন জায়গায় কোন জায়গায় যখন ভয় পাই ছেপ দেই কোন জায়গায় কোথা দিলাম এই উহানে অন্তর ভয় যখন মানুষ পায় কাপে কোথায় ভিতরে যেমন সাপ দেখছেন এরকম করে উঠছে কি সাপ কি সাপ হ্যাঁ গোখরা ওই যে ফস করে উঠে খুব বদমেজাজি পাতা পড়লো পাতাকে ঠোকর দেয় পড়লি কেন কিন্তু সামনে দেখে পিছনে দেখে না পিছন থেকে এসে যদি আপনার মাথায় চুমু দিয়ে দেন খবর নাই ওর এই খাড়াইছে তো খাড়াইছে ওর নাম হলো পাতাইল্লা কিছু মানুষ আছে না গোয়া খেপলে খুব খেপে এই গোখরা হলো গোয়া যখনই গোখরা দেখবেন ভিতরে কেমন করবে কাঁপতে থাকবে আর দৌড়ের জন্য তৈরি হবে যে আছে থাক আমি আগে দৌড়ে আবাসি কিন্তু আরেকটা সাপ আছে উঠতে পারে না কিন্তু থাকে কি নাম বিষ নাই হ্যাঁ? ধরা গোখরা দেখলে দৌড়াবেন আর ধোরা দেখলে মন চাইবে লেজ দিয়া কতক্ষণ গুড়াই দুটি সাপ একটার উপর ইমান আনার কারণে একটার ইমান হলো কামড় দিলেই শেষ আরেকটার ইমান হলো তার মধ্যে কোনো বিষ নাই কামড় দিলেও কোনো লাভ নাই এই দুইটা আমরা দুই আচরণ দুইটার সাথে করি এখন যাদের ইমান আছে আল্লাহ বলছেন তারা আল্লাহর কথা শুনলে তাদের কলিজা কাপে শরীর নয় অজেলাত কলুবহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু তারা যখন আমার আয়াত তেলাওয়াত করে তাদের ইমান আমি আল্লাহ বাড়ায়া দে আল্লাহু আকবার আবার আল্লাহ বলছেন শোনো মোমেনদের জন্য কি রেখেছি শোনো قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون ইমান আছে যেখানে সফলতা সেখানে ইমান নাই যেখানে সফলতা নাই সেখানে মোমেনদের কথা ইশারা কোরআনে আল্লাহ বারবার করে বলেছেন মোমেন আমরা কি মোমেন আল্লাহ আমাদেরকে মোমেন হিসাবে কবুল করেন এখন আল্লাহ পরিচয় দিচ্ছেন মোমেনদের কাজ নিয়ে শুনো সুরানে সায় মোমেনদের কাজ বলতে আল্লাহ বলছেন الذين آمنوا يقاتلون في سبيل الله الشيطان إن كيد الشيطان كان ضعيفا কার কথা আল্লাহ বলছেন যারা ইমান এনেছে তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে কার রাস্তায় আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় সংগ্রাম করবে ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান শয়তানের চেলা চামুন্ডাদের দুনিয়াতে থাকার কোনো অধিকার কে বলছেন কোন অধিকার নাই শয়তানের পরিকল্পনা হলো খুব দুর্বল কত দুর্বল আমরা বুঝি না মাকড়সার ঘর যেমন দুর্বল তাদের ষড়যন্ত্র তার চেয়ে দুর্বল ওরা মনে করে মারলে মুসলমান কমবে কিন্তু ওরা জানে না মুসলমান মারলে আল্লাহ শুধু বাড়ায়া দেয় মুসলমানের গায়ে আঘাত করলে মুসলমান বাড়ে না কমে আপনি দেখেন বদরে তিনশো তেরো জন যখন মাছ দিল ওহুদে এক হাজার হয়ে গেল ওহুদে এক হাজার কে আক্রমণ করলো তাবুকে তিন হাজার হয়ে গেল তাবুকে তিন হাজারের উপর আক্রমণ করলো ফতে মক্কায় দশ হাজার হয়ে গেল এই দশ হাজারের উপর আক্রমণ হলো সারা পৃথিবীতে এখন একশো বিশ কোটি লোক পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা বললাম আল্লাহ এই যে হত্যার কথা আপনি বলছেন এটা কিভাবে করব কতক্ষণ পর্যন্ত করব আল্লাহ বলছেন وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله যতদূর পর্যন্ত মানুষের মন গড়া আইন থাকবে মানুষের মন গড়া জিনিস থাকবে এতদূর পর্যন্ত তোমরা এই কাজটা চালাও যতদূর পর্যন্ত সমস্ত জায়গায় আল্লাহর দিন পুষবে না ততক্ষণ তোমরা সম্রাট করো কার কার হুকুম আমরা বললাম এই কাজটাকে আপনি কেমন মনে করেন আল্লাহ বলছেন ইউকাতিলুনা كأنهم بنيان مرصوص আল্লাহ আকবর অল্প কয়েকজন লোক বললেন আর বাকিরা বুঝেন নেই বোধহয় আরো জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এতে আমাদের বড় অস্ত্র আমাদের তলোয়ারের দরকার নাই বন্দুকের দরকার নাই গোলাবারুদের দরকার নাই আল্লাহ জিকিরি আমাদের বড় অস্ত্র এটাকেই সারা দুনিয়ার লোকেরা খুব ভয় পায় ঠিক কিনা এত ভয় পায় এটাকে এত ভয় পায় আপনারা অবাক হবেন আমি হাঁটছি মানে হাঁটনে তো একটু জাম লাগু জামের ভিতরে আমার কিছু মুসল্লি ছিল আমার পিছনে মেনহাটন চিনেন তো আপনারা নাম শুনেছেন নেভার স্লিপ ছত্র মাইলের একটা জায়গা এটাতে একশো বিশ তালা তিরিশ তালা একশো আশি তালা পর্যন্ত অসংখ্য বিল্ডিং এটার ভিতরে সারা দুনিয়াকে কন্ট্রোল করে ছোট্ট জায়গাটি ম্যানহাটন নেভার স্লিপ তিরিশ লক্ষ লোক চব্বিশ ঘন্টা কাজ করে এখানে সব সময় লাইট জ্বালানো থাকে কোনো সময় লাইট অফ হয় না তো সেখানে আলহামদুলিল্লাহ এখন সুন্দর সুন্দর মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ বিশাল বিশাল মসজিদ হয়েছে সেখানে তো খুব জাম জামের ভিতরে আমার মুসল্লিরা বলল যে হুজুর জাম ছুটানোর ব্যবস্থা কি আমি একটু আল্লাহ আকবর কও মুসল্লিরা বলছে আমি বলছি আল্লাহ আকবর মুসল্লিরা বলছে আল্লাহ আকবর এখন আশেপাশের লোকেরা দৌড়াদৌড়ি শুরু করছে লোক যখন দৌড়াদৌড়ি করে জাম থাকে জাম ফ্রি তো দৌড় দিয়ে ওরা এক পাশে গিয়া ফোন করছে পুলিশের এই আমরা মুসলমান টেরোরিস্টরা এখানে একত্রিত হয়েছে So many terrorists, Muslim terrorists are here. We are in trouble. Could you help us? পুলিশের কাছে ফোন করছে আমরা বিপদে পড়ছি মুসলমান টেরোরিস্ট কতগুলো এখানে আসছে আমাদেরকে সাহায্য করার জন্য আগায় আস ফ্যাঁ ফোঁ ফ্যাঁ ফোঁ করতে করতে সাত পনেরো বিশটা গাড়ি হাজির আমি তো দাঁড়ায় আসছি আমার জায়গায় তো অফিসার এসে বলছে hey man how doing I am fine how are you man What's the hell you doing? What's your purpose? Why you came here? এখানে আসছো কেন কয় এখানে নাকি মুসলিম টেরোরিস্ট জমা হয়েছে কোথায় আমি আমি টেরোরিস্ট না তুমি ভালো মানুষ তা আমি বললাম এই যে দেখো এই যে টেরোরিস্ট এটা টেরোরিস্ট আমরা একটু আল্লাহ আকবর বলছি তোমাদের লোকেরা এত ভয় পায় কেন তো আমি বললাম যে তোমাকে কি বলছে কয় যে শত শত টেরোরিস্ট এখানে একত্রিত হয়েছে একজনের গলার সাথে বিশ জনের গলা যোগ করে দেন কে যখন আপনি একবার আল্লাহ আকবর বলেন সাথে সাথে সত্তর হাজার ফেরেস তারা আল্লাহ আকবর বলে ওঠে আল্লাহ আকবর বললেই এত জোরে সাউন্ড হয় আল্লাহ আকবর এটার চেয়ে বড় সাউন্ড আর কিছু হতে পারে সে আল্লাহ বলছেন গোলাম তোমাদের জানটা আমি ক্রয় করে নিয়েছি কাজটা হলো একটা তোমাদেরকে যারা বারবার মারবে তাদের তোমরা প্রতিশোধ নিবা কিন্তু আগে কাউকে আক্রমণ করতে পারবা আমরা মুসলমান আগে কখনো আক্রমণ করি না কখনোই করি না আমার নবীর সুন্দর বাহিরে এটা আমরা দাওয়াত দিই ঠিক না ঠিক এই যে রোহিঙ্গারা এত প্রাণ হারালো আমার রোহিঙ্গা মুসলমানরা আমরা কি একজন বৌদ্ধকে কোনো কথা বলেছি কথা বলেন না কেন বরং আমাদের টেলিভিশনে বৌদ্ধদের কিতাবও পড়া হয় ঠিক কিনা ওদের কিতাব পড়ার সময় ওরা বলে ওম শান্তি ওম শান্তি তাহলে ওম করতে করতে ভূমি করে দিলেও শান্তি হবে না শান্তি চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহর নামে সালাম কিসের ওম শান্তি হোম শান্তি করো আমরা তাদেরকে প্রতিবাদ করি না খ্রিস্টানরা বেড়েছে আমার বসনিয়াতে আমার মা বোনদেরকে পাঁচ লাখ মেয়েকে ধর্ষণ করে তারা পেটে বাচ্চা দিয়েছে আমরা কোনো প্রতিশোধ নেই নেই আমরা সবকিছু কার কাছে জানাই একদিন সময় আসবে কিছুদিনের মধ্যে ইমাম মেহেদি আলী ইসলাম সারা দুনিয়ার মুসলমানদেরকে ডাক দিবেন তখন যে সমস্ত নেতারা ইসলাম মানবে না তাদের গলায় রশি লাগিয়ে হেসরি মক্কার দিকে নিয়ে যাওয়া হবে তাদের কোনো সাহায্যকারী থাকবে মেহেদি আলাইসাল্লামকে সাহায্য করবেন কে সে আল্লাহ বলছেন তোমরা দলবদ্ধভাবে থাকো মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে কথা বলো না এক টুপিয়ালার এক টুপিয়ালার বিরুদ্ধে লেগো না এখন তো আমাদের ভিতরে কিলাকিলি আছে না নাই মসজিদে হাত কোথায় বাঁধবে নিয়ে ঠেলা ঠেলি কেউ কেউ এখানে যাদের হাত বাঁধে না তাদের নামাজই হয় না আরেকজন কয় যে তোর নাবির নিচে মানছ তোর নামাজ তো হইলই না তুমি এত বড় মুফতি হইলা কোথেকে কার নামাজ হয় রাসুলাম যখন জীবিত ছিলেন রাসুলসাল্লামকে মাঝে মধ্যে আল্লাহ বলে দিতেন অমুকের নামাজ হয়নি ঠিক কিনা যেমন বোখারিতে হাদিস এসেছে একজন সাহাবির আল্লাহ তোমার কষ্ট হচ্ছে না স্যার ঠান্ডা লাগছে না স্যার তো সোয়েটার গায়ে দিয়ে কষ্ট হচ্ছে আপনাদের আপনারা অনেক ভালো মানুষ আপনাদের এই জেলাতে অলিপুর আছে সেখানে সব আল্লাহর অলি থাকে সেখানে অলি শব্দটি আমাদের দেশে কিছু লোক নিজেরা ভাগ করে নিয়েছে কয় আমরা হলাম অলি আর তোমরা হলে উলি আসলে যারা নিজেদেরকে অলি দাবি করে এরাই হলো উলি অলি আমরা সবাই যারা পড়েছে লা ইলাহা মোহাম্মদুর এটা কার কথা কোন সুরায় সুরা আল্লাহু পড়েন আল্লাহু আলিউল্লাযী يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون যারা ইমান এনেছে আল্লাহ বলছেন আমি তাদের অলি তারা আমার অলি আল্লাহ আকবর তারা আমার অলি আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নূরের দিকে নিয়ে যাই আর যারা কাফের তারা মানুষকে নূর থেকে অন্ধকারের দিকে নেয় তারা হলো জাহান্নামের বাসিন্দা জাহান্নাম অন্ধকার ঠিক না বে ঠিক জাহান্নাম কি অন্ধকার জাহান্নাম কিচ্ছু দেখা যায় না অন্ধকার কালো অন্ধকার কালী একদম ঘুটঘুটে অন্ধকার জাহান নাম আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন বলেন আমি আরো জোরে আমি আল্লাহ বলছেন দলবদ্ধ ভাবে থাকবা এখন মুসলমানের ভিতরে তিয়াত্তরটা দল কয়টা তিয়াত্তর মাত্র একটা দল জান্নাতি হবে কয়টা রাসুলাম বলেছেন খ্রিস্টানদের দল ছিল বাহাত্তরটা আর আমার দল হবে তিয়াত্তরটা একটা জান্নাতে হবে সাহাবে কেরাম বললেন ইয়া রাসুল আল্লাহ এরা কারা আল্লাহর হাবিব সাল্লাম বললেন মা আনা আলিহি ওয়াসহাবি আমি যেটার উপরে আছি আমার সাহাবিরা যেটার উপরে আছে তারাই জান্নাতি হয়ে যাবে সাহাবি একজন এমন নাই যারা মায়ের খান নেই আপনি মায়ের না খেয়ে কিভাবে সাহাবিদের দলে ঢুকবেন ঠিক রাসুল সাল্লাম জেলখানায় ছিলেন তিন বছর কয় বছর তিন বছর আমাদের জেলখানার সম্বল হলো থালা বাড়ি জেলখানা থালাও নাই বাড়িও নাই কম্বলও খাওয়া পর্যন্ত দেয়া হয়নি গাছের চাল খেয়েছেন সাহবাহাম গাছের পাতা খেয়েছেন এক একজন সাহাবি তিন বছর পর্যন্ত কাউকে ওনাদের সাথে দেখাও করতে দেয়া হয়নি এত কষ্টের পরেও তিনারা পড়েছেন লা ইলা লা السوء